হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যাভাটার নিয়ে এমন কিছু তথ্য তুলে ধরব যা আমাদের কাছ থেকে লুকানো হয়েছে সো আজকের ভিডিওটি দারুণ ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক ভবিষ্যতের পৃথিবী ক্যালেন্ডারের পাতায় তখন একুশশো চুয়ান্ন সাল জ্ঞান বিজ্ঞানে মানুষ এগিয়েছে বহু যোজন ক্রোশ চিরসবুজ পৃথিবী তখন এখনকার থেকে বসবাসের জন্য অধিক অনুপযুক্ত পৃথিবীতে খনিজ সম্পদের টান পড়ার উপক্রম হলে রিসোর্সের ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নামের একটি কোম্পানি পৃথিবী থেকে বহু দূরের একটি গ্রহ প্যান্ডোরায় নিজেদের অভিযান চালায় মূল লক্ষ্য প্যান্ডোরায় মজুদ থাকা মহামূল্যবান খনিজ আনঅপটেনিয়াম সংগ্রহ করা ওই গ্রহের অধিবাসী নাভি নামক এক বুদ্ধিমান প্রাণীর সঙ্গে তা নিয়ে তুমুল সংঘর্ষ বাঁধে মানুষের সমস্যা সমাধানে খনিজ পদার্থ উত্তোলনের জন্য পৃথিবীর বিজ্ঞানীরা হুবহু নাবির মতো দেখতে এক প্রকার অ্যাবাটার তৈরি করেন যেটা অর্ধ এলিয়েন অর্ধমানব ডিএনএর সংমিশ্রণে গড়া শৈশবে পঠিত বিভিন্ন সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার উপন্যাস থেকে অনুপ্রেরণা নিয়েই এভাবে জেমস ক্যামেরুন দাঁড় করিয়েছিলেন দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন সিনেমা অ্যাভাটার বহুল আলোচিত সিনেমাটির অজানা কিছু দিক নিয়ে আজকের এই আয়োজন অ্যাভাটার সিনেমার মূল নায়ক জ্যাক সুলির চরিত্রে সর্বপ্রথম ভাবা হয়েছিল হলিউড তারকা জ্যাক জিলেন হালকে তবে জ্যাকি তখন প্রিন্স অব পার্সিয়া মুভির শিডিউলে ব্যস্ত থাকায় তার এ প্রস্তাব গ্রহণ করতে পারেননি ডিসি কমিক্সের ওয়ান্ডার ওম্যান দুই হাজার সতেরো মুভিতে স্টেজ টেবলের চরিত্রে অভিনয় করা ক্রিস পাইনকে নেওয়ার কথা ভাবা হয়েছিল কিন্তু সেটাও ব্যাটে বলে মেলেনি জেমস ক্যামেরুন জ্যাকসোলের জন্য মনে মনে ভেবে রেখেছিলেন তারকা ম্যাট ডায়মন্ডকে কিন্তু বর্ন সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় তিনি ক্যামেরুনের মুভিতে কাজ করতে পারেননি তবে এই মুভি প্রত্যাখ্যান করে বিশাল পরিমাণ এক অর্থ কামানোর সুযোগ হারিয়েছেন ড্যামন শুরুর দিকে ড্যামনকে বলা হয়েছিল এই সিনেমা বক্স অফিসে যত আয় করবে পারিশ্রমিক হিসাবে এর দশ পার্সেন্ট লভ্যাংশ দেওয়া হবে তাকে সংখ্যার হিসাবে যা ছিল প্রায় দুইশো মিলিয়ন ডলার মূল চরিত্রটি এত অভিনেতার দ্বারে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ভাগ্যচক্রে এসে হাজির হয় অস্ট্রেলিয়ান অভিনেতা শ্যাম ওয়াথিংটনের কাছে অভাবের তাড়নায় সব কিছু বিক্রি করে তিনি এখন প্রায় নিঃস্ব থাকতেন নিজ গাড়িতে ওইখান থেকে অডিশন টেপ পাঠিয়েছিলেন ক্যামেরুনের কাছে ক্যামেরুনও চাচ্ছিলেন চরিত্রের নতুন মুখ আনা দরকার তাই অখ্যাত এই অভিনেতাকে বেছে নিয়ে তাকে রাতারাতি বানিয়ে দিলেন বিখ্যাত বলা যায় একেবারে সঠিক সময়ে জীবনের তপ্ত প্রখরতা কাটিয়ে ক্যামেরুন স্যামের জীবনে শীতল বৃষ্টির মতো আশীর্বাদ হয়ে বর্ষিত হয়েছিলেন অ্যাভাটার সিনেমার স্ক্রিপ্টের কথা বহুদিন আগেই এসেছিল ক্যামেরুনের মাথায় উনিশশো সালের দিকে ক্যামেরুন কম্পিউটার জেনারেটেড অভিনেতাদের দিয়ে অ্যাভেটার সিনেমা বানাতে চেয়েছিলেন ওই সিনেমার ছয়টা মুখ্য চরিত্র থাকার কথা ছিল যে চরিত্রে অভিনয় করা অভিনেতাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই উনিশশো সালে ক্যামেরুন অ্যাভাটারের আশি পার্সেন্ট কাজ গুছিয়ে ফেলেছিলেন কিন্তু ওই সময়ে ভিজুয়াল ইফেক্টের মান অতটা উন্নত না হওয়ায় তিনি তেমন ভরসা পাচ্ছিলেন না অ্যাডভান্স সিজিআই ও ভিএফএক্স না থাকার কারণে সে ধারণাকে আপাতত স্থগিত রেখে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য তিনি তীর্থের কাকের মতো বসেছিলেন দুই সালে the Lord of the Rings the টাইটার সিনেমার গুলমের সিজিআই ও মোশন ক্যাপচার দেখে অভিভূত হন ক্যামেরুন তিনি বুঝতে পারলেন কাজে নামার উপযুক্ত সময় এসে গেছে এরপরেই তিনি কোমরে গামছা বেঁধে ড্রিম প্রজেক্ট বাস্তবায়নে নেমে যান ভিজুয়াল ইফেক্ট জেমস ক্যামেরুনের ভিজুয়াল মাস্টারপিস অ্যাভাটার সিনেমার আকর্ষণের কেন্দ্রবুদ্ধই হচ্ছে এর চোখ দাঁতানো ভিএফএক্স ও সিজিআই ভিজুয়াল ইফেক্টের দিকটা দেখভাল করেছিল ওয়েটা ডিজিটাল নামক এক কোম্পানি এর কাজ সামলানোর জন্য চার হাজার সার্ভার সম্বলিত দশ হাজার বর্গফুটের একটি সার্ভার ফার্ম ব্যবহার করা হয়েছিল যেটা নেটওয়ার্ক স্টোরেজ ক্যাপাসিটি ছিল তিন পেটাবাইট জেনে রাখা দরকার যে দশ লক্ষ গিগাবাইট সমান এক পেটাবাইট প্রসেসর কোরের সংখ্যা ছিল পঁয়ত্রিশ হাজার আর র্যামের পরিমাণ ছিল একশো চার টেরাবাইট বিশাল পরিমাণ এই স্টোরেজ দিয়ে Ubuntu Linux green engine cluster manager ও অ্যানিমেশন সফটওয়্যার পিকজাস রেন্ডারম্যান ও পিকজাস আলফেড কিউ ম্যানেজমেন্ট সামলানো হতো বিশ্বের সেরা পাঁচশো সুপার কম্পিউটারের মধ্যে দুই রেন্ডার ফার্মের অবস্থান যথাক্রমে একশো তিরানব্বই এবং একশো সাতানব্বই প্রত্যেকটা সিজিআই শট সতেরো জিবি করে জায়গা দখল করতো এর মধ্যে হাই কোয়ালিটির এক একটা সিন রেন্ডার করতে সময় লাগত প্রায় আটচল্লিশ ঘন্টা কাজের চাপ কপিয়ে আনার জন্য মাইক্রোসফট শুধুমাত্র অ্যাভাটার মুভির জন্য গায়া নামক একটি নতুন ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল অ্যাসেন্ট ম্যানেজমেন্ট উদ্ভাবন করেন সিজিআই এর পাশাপাশি অনেক প্র্যাকটিক্যাল স্ক্রপ্ট ও এলিমেন্ট এখানে ব্যবহার করা হয়েছিল যেমন জ্যাকসেলির খোড়া পা দেখানোতে কোনো প্রকার ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করা হয়নি এটি মূলত প্যারাটেক্সিক্যাল এলিমেন্ট ও ক্যামেরার ভেলকিবাজি নাভির অনুপ্রেরণা ক্যামেরুন নাভির অনুপ্রেরণা পেয়েছিল তার মায়ের কাছ থেকে জেমসের মায়ের স্বপ্নে একদিন নীল রঙের লম্বাটে মহিলার আবির্ভাব ঘটে যেটির কথা তিনি তার ছেলেকে জানান এরপর থেকেই জেমস নাভির কনসেপ্ট আর্টকে ক্রমশ ডেভেলপ করতে লাগলেন এখানে অ্যাভাটার শব্দটি ব্যবহার করা হলেও শব্দটির আসল উচ্চারণ মূলত অবতার যা নেওয়া হয়েছে সংস্কৃত শব্দ থেকে নাভি আর অ্যাভাটারদের মধ্যে পার্থক্য সিনেমার ক্যারেক্টার ডেভেলপমেন্টের পিছনে অনেক সময় ব্যয় করা হয়েছে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে নাবির অ্যাভাটারদের মাঝে অনেক সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান নাবিরা হল প্যান্ডোরা গ্রহের স্থায়ী বাসিন্দা অপরদিকে অ্যাভাটাররা হলো বিজ্ঞান ও মানুষের ডিএনএ থেকে তৈরিকৃত সংকর জীব অ্যাভাটারদের চোখের উপরে ভ্রু ছিল তাদের হাত পায়ে আঙ্গুলের সংখ্যা ছিল পাঁচটি তারা ছিল সুঠাম দেহের অধিকারী অপরদিকে নাভিদের কোনো ভ্রু ছিল না হাতে পায়ে তিনটা করে আঙ্গুল ও তাদের শরীরে ছিল পাতলা গরনের এই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো সিনেমার ডিটেলিংকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে প্যান্ডোরার নতুন ভাষা মুভিতে প্যান্ডোরা গ্রহের অধিবাসীরা নাভিদেরকে স্বতন্ত্র ও সমৃদ্ধ ভাষা বলতে শিখিয়ে গিয়েছে শুধু তাদের জন্য নতুন এই ভাষার সৃষ্টি করেছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়া ভাষাতত্ত্ববিদ professor doctor Paul R Frommer এজন্য তাকে এক হাজারের মতো শব্দ তৈরি করতে হয়েছে ক্যামরুন অবশ্য প্রোগ্রামকে বলেছিলেন ভাষাতে সহজ শব্দ ব্যবহার করতে যাতে অভিনেতাদের তা উচ্চারণ করতে কোনো সমস্যা না হয় আনঅপ্টেনিয়াম যে কারণে পৃথিবীর মানুষ আর নাবিরা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল তা হল প্যান্ডোরার অতি মূল্যবান এক খনিজ আনঅপ্টেনিয়াম বাস্তবে এমন কোনো খনিজের অস্তিত্ব না থাকলেও বিজ্ঞান মহলে এই শব্দটি বেশ পরিচিত যে বস্তু কাজের জন্য খুবই জুৎসই কিন্তু বাস্তবে ওই বস্তুর অস্তিত্ব না থাকলে বিজ্ঞানীরা আনঅপটেনিয়াম বলে অভিহিত করে থাকেন পাশাপাশি এই আনঅপটেনিয়ামের দাম অতি চড়া এবং এটা পদার্থবিজ্ঞানের সাধারণ নীতিসমূহ মেনে চলে না অ্যাভাটার ছাড়াও দুই সালে মুক্তিপ্রাপ্ত দ্য কোর সিনেমায় আনঅপটিনিয়ামের কথা আছে সো ভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই